আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মূলত ভাষাঞ্চলের যে বেড়িবাঁধটা ছিল সেটা প্রায় তেরো কিলোমিটার একটা দৈর্ঘ্য বেড়িবাঁধ প্রায় আশি পার্সেন্ট বেড়িবাঁধের কাজ শেষ আস এই শ্লোক দেওয়ার পরে এখন শ্লোকের উপরে ঘাস বেছানো হয়েছে এই ঘাসগুলো ইনশাল্লাহ বর্ষার বর্ষার সিজনেই ঘাসগুলো ভালোভাবে জেগে যাবে এভাবে তেরো কিলোমিটার ঘাস দেওয়া হবে এটা ইনসাইট এটা হচ্ছে ভিতরের সাইট আর হচ্ছে ওটা বাহিরের সাইড ওটা সাগরের সাইট আর এটা হচ্ছে ভিতরের সাইট সো ওই সাইডে ঘাস বেছানো হয়েছে মেবি ওই সাইডে আদার্স কিছু দেওয়া হবে যদি বাজেট বাড়ানো হয় তাহলে ওই সাইডে হয়তো ব্লক দেওয়া হবে তো ভিডিওটার উদ্দেশ্য এটাই যে ভাষাঞ্চলে প্রায় আস্তে আস্তে সেভেন্টি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট আর তিরিশ পার্সেন্ট কাজ কমপ্লিট হলে আশা করা যায় পর্যটক বানানো হবে এটা এখানে রোহিঙ্গারা তো থাকবেই পাশাপাশি অনেকে চাইলেই ট্যুর করতে পারবে এই ট্যুর করে ভাষাঞ্চলের যে সৌন্দর্য তারা উপভোগ করতে পারবে এখানের সবচেয়ে বৈশিষ্ট্য হলো এই জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি অনেক সুন্দর নিরিবিলি আর এখানে রোহিঙ্গাদের দেখারও একটা অনুপ্রেরণা হতে পারে অনেকের অনেকে হয়তো রোহিঙ্গা দেখার জন্য আসতে পারে অনেকে হয়তো বা চিল করতেও আসতে পারে তো এভাবেই তেরো মিল তেরো কিলোমিটার ঘাস লাগানো হবে দেখেন কত যন্ত্রপাতি একবার ভাবুন এগুলো যদি সব কিছুতেই লেবার নেওয়া হতো তাহলে এত দ্রুত বা এত তাড়াতাড়ি কাজ করা সম্ভব হতো না কারণ এইসব মেশিন দ্বারা এইসব কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়েছে অসম্ভব কারণ সাগর থেকে যেভাবে মাটি উঠানো হয় তো ওইরকমভাবে তো বাংলাদেশে এরকম মেশিন নাই ওই মেশিনটার নাম হচ্ছে জিরো সেভেন ওটার কাজ হচ্ছে খালি মাটি উঠানো ওটা এখন আপনার মাওয়া আর এখন পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কারণে এখানে অনেক পদ্মা সেতুর শ্রমিক এই ভাষাঞ্চলে এখন নিয়োগ দিয়েছে দেখেন পুরা তেরো কিলোমিটার এভাবে ঘাস পেছানো হবে খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এই সাইডটায় ঘাস দেখেন তো এখনও কাজটা কমপ্লিট হয়নি যখন কাজটা কমপ্লিট হবে তখন ওই সাইড দিয়ে গাছ লাগাবে এই সাইড দিয়েও গাছ লাগানো হবে সারি সারি আই হোপ অনেক সুন্দর একটা প্লেস হবে এখানে ওটা হচ্ছে সিআরসিস কোম্পানি এখন সকালবেলা সকালবেলা আমি একটু ব্যায়াম করি আর সেই জন্য ওই সকালে একটু ঘুরতে বের হই পাশাঞ্চল আপনাদের প্রায় অনেকগুলো আমি স্পট দেখাচ্ছি এই ইতিমধ্যে ভাষাঞ্চলের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো খুবই সুন্দর কিছুদিন আগে প্রায় আপনাদের ভাষাঞ্চলের যে ফেরিঘাট ওটাও দিয়েছিলাম ওটাতে একটা কাঠের সেতু ছিল ছোট একটা সেতু খুবই চমৎকার ঠিক সাগরের মাছ বরাবর সেতুটা তো ওখানে গেলে প্রায় সুন্দর একটা ফিল আসে অনেক সুন্দর বাতাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এভাবে প্রায় তেরো কিলোমিটার ঘাস লাগানো হবে যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অনুপ্রেরণা বা কোনো জাগ্রত মনের ভাব প্রকাশ করতে পারে বা আপনাদের যদি একান্তই কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন প্লেস নতুন নতুন জায়গা নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ডিসকভার টেলিভিশন টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করছি